아, 이 뮤직 비트. Thank you. কানে যাইব জীবনটা যত ভাবছি তত কিন্তু সোজা না বাস্তবতার সামনে আইনে কাঁধে আইসে বোঝাটা সেইটা কমাই কিনা যে কত বছর খরচটা